আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে আপনারা স্কাই কালার চেঞ্জ করতে পারেন তাও খুবই সহজে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি যদি এখনও আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে please hit the subscribe button and press the bell icon তো let's start the video welcome back guys তো ফিরে এলাম ইন্টারপোর তো আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা প্রজেক্ট ফাইল রেডি আছে অ্যান্ড আমি শুরু করতেছি কাজ তো এই দুটা ভিডিও আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সাথে প্রজেক্ট ফাইলও আছে তো আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন তো আমি ফার্স্টে ইনপোর্ট করে নিচ্ছি আমাদের ফার্স্ট ভিডিওটা ওকে ইনপোর্ট হয়ে গেছে তো এটা পেড থাকবে অ্যান্ড ওইটা ফুল তো দুটোটা ঠিক আছে এবার আমরা স্ক্রিন একটু বড় হয়নি ওকে তো এবার আমি স্কাইটা নিচ্ছি স্কাই কালার যেটা আছে সেটা তো এটাকে নেওয়ার পর আমি সি প্রেস করে এটাকে কাট করে নেব কাট করা শেষ এবার ডিলেক্ট ওকে তো এটাকে আনলিঙ্ক করে নিয়ে অডিওটা ডিলিট করে দিলাম অ্যান্ড এটা ডাবল ক্লিক করে এটাকে একটু বাড়িয়ে দিব আমরা নাও পারফেক্ট তো তারপরে এন্টার প্রেস করে আমরা এটাকে রেন্ডারিং করে নিব যাতে আমাদের ভিডিওটাতে তেমন কোনো সমস্যা না হয় রেন্ডার চালানোর সময় তো আমার কম্পিউটারটা একটু বেশি স্লো তার কারণে আমি এটা রেন্ডারিং করে নিচ্ছি অ্যান্ড আপনারা চাইলে রেন্ডারিং করে নিতে পারেন আর না হলে যদি আপনাদের সমস্যা না হয় তাহলে আপনাদের রেন্ডারিং করার দরকার হবে না তো আমি রেন্ডারিং করে নিচ্ছি আমার ডিসকাস হয়ে যাচ্ছিলো তাই জন্য তো ততক্ষণ ওয়েট করি আমাদের রেন্ডারিং প্রায় শেষ ওকে ফুল শেষ কাম ফার্স্ট ওকে তো রেন্ডারিং শেষ এবার আমরা ভিডিও প্লে করে দেখি ওকে ভিডিও ঠিক আছে আমাদের তো এবার আমরা এফেক্টে গিয়ে ক্রাফট লিখবো সিআরও পি ক্রাফট ওকে তো ক্রপটা আমরা ফার্স্ট এডটাতে নিয়ে ড্রপ করব অ্যান্ড এখান থেকে আমি বটম থেকে একটু কমাই দিব তারপরে ফেদারেশনে যাব বটমটা কমানো শেষ ফেদারেশনে গিয়ে আমি ফেদারে গিয়ে আমি এটাকে একশো পনেরো এরকম করে দেবো ওকে একটু বিশ করে দিছি তারপরে আমরা বটমটা একটু কমাই দিই তাহলে একটু দেখতে সুন্দর লাগবে ওকে তো তারপরে আমরা নর্মাল থেকে আমরা এটাকে করে দেবো overlay and okay now perfect আমাদের ভিডিও প্রায় শেষ রেডি হয়ে গেছে কিন্তু আমাদের এখানে নিচের স্ক্রিনটা দেখেন পুরোপুরি ম্যাচ হচ্ছে না তো তার জন্য আমরা এটাকে সিলেক্ট করে উইন্ডোসে যাব উইন্ডোসে গিয়ে কালারে যাব ওকে তো তারপর আমি এখানে তো তেমন একটা না সামান্য অল্প করে কমাবো বাড়াবো এরকম তো আপনারা আপনাদের মন মতো করে এটাকে কমে নিতে পারেন আমি এটাকে প্রোভালি তৈরি করে নিচ্ছি এটাকে জিরো রাখবো হাইলাইট একটু কমে দিব অ্যান্ড শ্যাডোটা হাইলাইটের থেকে সামান্য একটু কম হবো তারপর হোয়াইট ব্ল্যাক তারপর আসবে সিচুয়েশন ব্ল্যাকটাও কমে দিচ্ছি এবার আসবে সিচুয়েশন সিচুয়েশনে গিয়ে আমি এটা অনেকটাই কমাবো একশো তিরিশ পয়েন্ট থ্রি একশো বত্রিশ থেকে একশো তিরিশে কম রাখবো অ্যান্ড আমি ওকে তো আমাদের ভিডিওটা কমপ্লিট আপনারা চাইলে রেন্ডার করে এটাকে দেখতে পারেন তো আমি আর রেন্ডার করবো না তো এটাকে আমি সোজা এক্সপোর্ট করবো অ্যান্ড ভিডিও শেষে আপনারা দেখবেন আমি পাইলে যাব এক্সপোর্ট মিডিয়া ওকে পাবো উইন্ডোটা চলে যাচ্ছে তো এখান থেকে আমরা অডিও থেকে আমরা অডিও থেকে এস ডি এক হাজার আশিতে যাবো তারপরে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা তো তারপর আমরা এক্সপোর্টে ক্লিক করব অ্যান্ড করব তো আমাদের নাম চেঞ্জ করতে হবে কারণ আমার একই নামে আরেকটা ভিডিও আছে তার কারণে আমি দিব ড্যামো ডিএমও ড্যামো তো এখানে ড্যামো টু দিতে হবে কারণ আমার অলরেডি আরেকটা আছে ড্যামো তো ডেমো টু ওকে নাও আমি এক্সপোর্ট ক্লিক করবো অ্যান্ড এক্সপ্লোড হওয়ার পর আপনারা ফাইনাল ভিডিওটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাইক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন আমাদের নতুন ভিডিওটির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ